ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারকাত প্রিয় দিনী ভাই প্রশ্ন করেছেন যে ইমাম সাহেব সুরাতুল ফাতেহা পরে আমিন বলে ফেলেছেন সেক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু আমারও এখন সুরায় ফাতেহা শেষ হয় নাই তো আমি আমিন কখন বলবো ইমাম সাহেব আমিন বলার সময় নাকি আমার সুরায় ফাতেহা শেষ করার সময় আমিন বলবো প্রিয় দিনী ভাই সুরায় ফাতেহা পড়া এবং না পড়ার ব্যাপারে মূল মাস আলা এটা হলো যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাহি সারা বাকি তিনও ইমাম বলেছেন যে না সুরায় ফাতেহা সারা সালাত হবে না যদিও ইমাম মালিক রহমতুল্লাহ বলেছেন যে জাহরি নামাজের মধ্যে অর্থাৎ যেই নামাজের মধ্যে কেরাত জুড়ে পড়া হয় এই জাতীয় নামাজের মধ্যে মুক্তাদি এই সুরায় ফাতেহা না পড়লে চলবে আর বাকি ইমাম শাফি ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন যে না সর্ব অবস্থায় মুক্তাদি কি করতে হবে সুরায় ফাতেহা পড়তে হবে তো যেহেতু আপনি সুরায় ফাতেহা পড়তেছেন এমত অবস্থায় ইমাম সাহেবের শেষ সেক্ষেত্রে আপনার আমিন ওই সময় আপনি বলবেন যে সময় ইমাম সাহেব আমিন বলে কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাহাম বলছেন যে ইমাম সাহেব যখন ওয়ালাদ আলিন বলে ফাকুলু আমিন তখন তোমরা আমিন বলো জাজাকাল্লাহুল খায়